যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি তো হাত বাড়াই খুঁজে নিয়ে মন নির্জন কোন কি আর করে তখন স্বপ্ন স্বপ্ন স্বপ্ন স্বপ্ন দেখে মন প্রতিবাদ প্রতিরোধে নামায় জীবন লক্ষ্যে পৌঁছে তবে থামায় জীবন স্বপ্নে বেচা কেনা করায় জীবন দেয়ালে ঠেকলে পিঠ লড়াই জীবন প্রতিদিন ঘরে ফিরে অনেক হিসেব করে এই জীবন চাই না তা বলাই জীবন